আব্বাই মানা হরকাম এই তোর আব্বাই মানা হরকাম ওর আব্বাই মানা হরছে হ্যাঁ, সালাম দে সালাম দে তাড়াতাড়ি আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেন বাপের লই ঘর যা যা এরপর জানা আমি শুনি না যদি শুনি তোর কিন্তু ঠ্যাঙ্গের নলা বাইন গেলাম একটা রাস্তা থাকবে না যা ঠিক আছে আপনি আমার অনেক উপকার করলেন আপনি একটু আপনি তো কাম কাজ করেন হ্যাঁ তো ভুল আছে থাকতে পারে মানুষ মাত্রে ভুল থাকতে পারে হ্যাঁ এটা বুঝছেন দেখুন একবার আচ্ছা। খবর কই কিছু কইলে আমারে কইয়েন আচ্ছা এবার দেখবো না মানে কি হয় ভালো ছাগলটা ছাগল যাই সন্ধ্যার আগে